জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার এর মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্ব লাভ করে জন্ম নিবন্ধন কি কেন জন্মসনদ তৈরি করবেন জন্ম নিবন্ধন একজন নাগরিকের জন্য কেন প্রয়োজন আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর নিয়ে আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে এক কথায় জন্মের পর সরকারি খাত প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের একটি তাৎপর্য আছে ভবিষ্যতে রাষ্ট্র থেকে যে কোনো সুযোগ সুবিধা প্রতিষ্ঠার প্রয়োজনে জন্ম নিবন্ধন করতে হয় জন্ম নিবন্ধন না করলে রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায় না মর্যাদা পাওয়া যায় না সুযোগ সুবিধা পাওয়া যায় না জন্ম নিবন্ধন করা থাকলে একজন শিশু বা একজন পূর্ণ বয়স্ক মানুষ বহু ধরনের সুবিধা পেতে পারেন পাসপোর্ট ইস্যু স্কুলে ভর্তি বিবাহ নিবন্ধন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দান ড্রাইভিং লাইসেন্স ইস্যু ভোটার তালিকা প্রণয়ন জমি রেজিস্ট্রেশন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আমদানি বা রপ্তানি বা উভয় লাইসেন্স প্রাপ্তি গ্যাস পানি টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি করদাতা শনাক্তকরণ ঠিকাদারি লাইসেন্স বাড়ির নকশা অনুমোদন গাড়ি রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স প্রাপ্তি বাল্য বিবাহ প্রতিরোধ শিশু শ্রম প্রতিরোধ ইউনিয়ন পরিষদ কার্যালয় পৌরসভা সিটি কর্পোরেশন অফিস ও সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড কমিশনারের অফিসে গিয়ে জন্ম নিবন্ধন করতে হয় বাংলাদেশে প্রতিটি শিশু জন্মের পরপর জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা আছে জন্ম সনদ হল একজন সব মানুষের জন্য বয়স পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ রাষ্ট্রের স্বীকৃতি নাগরিকের মর্যাদা ও সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুযোগ অংশ নিতে জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করা বাধ্যতামূলক জন্ম নিবন্ধন করার সময় খুবই সতর্কতা নিয়ে জন্ম নিবন্ধন করা উচিত আমরা অবশ্যই জন্ম নিবন্ধন করানোর সময় ভালোভাবে দেখে নেব যাতে ভুল না হয় ধন্যবাদ এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফেসবুক ফেজ কক্সবাজার বেতার বার্তার সঙ্গে থাকুন